ಮಾರ್ಲ ಕೇಟ ಕೇಟ ಅಲ್ಲ ಆಮೇಲೆ ಲಡ್ನ ಲಡ್ನ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚିକିତ୍ସାର ବ୍ୟବସ୍ଥା ନଥିଲା ଏତେ ଧାରାବାହିକ ଭଳି ଆପଣଙ୍କୁ ପ୍ରଦାନ କରିଥିବାରୁ ଆମ ଅନୁଷ୍ଠାନ ବହୁତ କ୍ଷମତା ଭେରି ଗୁଡ୍ ବ୍ୟବଠାରେ ଏହି ଡୁବରା ଏବଂ ଚିକିତ୍ସା ମଧ୍ୟରେ ଆଜି ଡୁବରାକୁ এই বনেগর ক এবং ইসাফির যথাশীঘ্র খেলা প্রদর্শন করে ভাই আমার স্থান অর্জন করেছি Yang kan apa? Kau itu. বর্তমান এই আমি পড়ে যাব উত্তর ডোবরে